চর খাইয়ে যেতেছে সেটার প্রমাণ এসেছে আঠারোই আগস্টের ঘটনা আজকে একটা ঈদ কাটতে পয়সা দেওয়া লাগে না বলছেন শহরে তো এটা তো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্যাপার এত কিছু তো আমি আপনাদের ভাঙাই বলতে পারবো না এখানে বিজয় কাকু আছে সে ভালো সে মুরব্বী মানুষ এখানে তালাই আছে আমার হোসেন আমাদের জেলা আওয়ামী এখানে কুটুম মুখার্জি আছেন বরিশাল জেলার এই যে আমার চাচি আছেন আমার সত্ত্বেও আর চাচি আছেন এই যে দুজন আছেন তারা ভালো বোঝেন যে ষড়যন্ত্রটা কোথায় আমি বলতে পারবো না কারণ আমি একটা দায়িত্বের জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী একটা আস্থার জায়গায় আমাকে বসাইছেন আমি বলতে পারবো না আমার গলে আমার গালে চল দেবেন আমি চল খেয়ে আরেকবার গলা দেবো আমার দাদার মতো আব্দুল আফসারি আমাদের মতো গালে চল খেয়ে সবসময় ঢলা যায় না চল খাইয়েও যেতে যায় সেটা প্রমাণ এসেছে আঠারোই আগস্টের ঘটনা আমরা কি প্রতিবাদ করছি প্রতিবাদ করতে পারতাম না কেন করেনি কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা হিংসার রাজনীতি করি না সেটার প্রমাণ সারা বাংলাদেশ কিন্তু দেখছে আমি চাইলে কি করতে পারতাম দশ প্লাটুন পুলিশ যেহেতু চাইছে তো আপনাদের বোঝা উচিত যে দশ প্লাটুন কেন চাইছে এটা তো তারা বুঝতেই চাইছে বিজেপি বিজেপি রাইট এটা হাসি কালচার সাথে বলতেছি এটা সারা আমি বরিশালের জনগণ এখানে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি অন্য জায়গায় কে কি মনে করলো সেটা আমার আমি দায়িত্ব আপনাদের পালন করতেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দায়িত্ব পালন করার জন্য এখানে আমরা বসাইছি পুলিশিং কমিটি অবশ্যই পুলিশিং কমিটি আমার পিছন দিক দিয়ে আজকে কমিশনার সাহেব না হলে পরে আমার কাজগুলি আমি করতে পারতাম না যে শহরে ছিনতাই লুটতা লোকতলার আজকে চাঁদাবাজি নেই বলছো শহরে আজকে একটা ইট কাটতে পয়সা দেওয়া লাগে না বলছো শহরে কমিশনার সাহেব তো দেখেন নাই আপনারা তো জানেন আপনারা জানেন না আমরা তো গায়ে তো আছে এখানে যারা আছেন অনেকে আছে না সেই পরিষদ কি আছে আজকে শান্তির নগরীতে পরিণত হয়েছে শহর মাননীয় প্রধানমন্ত্রীর দয়া মাননীয় প্রধানমন্ত্রী আছেন সেগুলা কিন্তু সম্ভব হয়েছে আমরা কি আমরা তার কর্মী ক্ষুদ্র কর্মী কাজ করতে পারবো উনি মাথার উপরে না থাকলে কার জন্য কাজ করবো সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ আবুল আসাদ আবদুল্লাহ আবদুল্লাহ সেনিয়াবাদ জীবন দিয়ে গেছেন বঙ্গবন্ধুর সাথে পনেরোই আগস্ট তারপরেও কেন আমাদের গায়ে আমাদের প্রমাণ করার কি আছে আমাদের প্রমাণ করার কিছু আছে তারপরে আমাদের লিচু দেখে কিছু দেখাতে চায় না মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে দুর্বল করতে চায় আওয়ামী লীগকে দুর্বল করতে চায়